আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত সুপুরে শ্রোতা মণ্ডলী খ্রিশ্চান সিরিজ ফিফটি ফাইভ মানে পঞ্চান্ন আজকে যে বিষয়টা দেখছেন পার্থ দাসগুপ্তা পাস্টার একজন খ্রিশ্চান ফাদি তার কিছু মিথ্যাচারে জবাব দেবো আমাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে তাই সেটারই একটা অভিযোগে জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি তাই সুপুরে শ্রোতা মণ্ডলী আপনারা দেখেছেন বেশ কয়েক মাস ধরে প্রায় পরপর আমার দুইবার আমার ফেসবুককে ব্লক করা হয় তিরিশ তিরিশ ষাট দিন দুবারই আমি দেখলাম যখন খ্রিশ্চানদের সঙ্গে আমার বিতর্ক হয় ফেস দ্য পিপুলে তারপরেই দেখি যে আমার পেজটাকে তারা কেন জানি কিভাবে জানো পরপরে অলৌকিকভাবে আমার পেজটা ব্লক হয়ে যায় থার্টি ডেজের জন্য এটা কি বুঝি না কেন এটা হয় পবিত্র আত্মার শক্তিতে হয়তোবা আমার পেজের উপরে কেউ অ্যাটাক করে এই জন্য হয়তোবা আমার পেজটা তাদের সঙ্গে বিতর্ক পনেরো তারিখে হয়েছে তারপরে রাত্রিবেলা থেকেই দেখছি যে না আমার পেজটাও ব্লক হয়ে গেছে তো সুপ্রেশ্বর দামণ্ডলী আমরা খ্রিশ্চান সিরিজ চুয়ান্নটা এর আগে করেছি আজকে পঞ্চান্ন নম্বর এপিসোড আসেন প্রথমত আমার একটি ভিডিও জবাব দেওয়ার চেষ্টা করেছে পাদ্রি পার্থ দাসগুপ্ত তার ভিডিও এবং আমার জবাবটি একটু শুনে নি আসেন রোমান সৈনিকরা অন্ধকার রাত্রিবেলাতে যীশু খ্রিস্টকে ধরতে চলে এসেছে সেই সময় তার সঙ্গীরা তো বেশ কয়েকজন পালিয়ে গেছে বরং মার্কেট চোদ্দ বাহান্ন নম্বর ভার্সে বলছে তারা সকলে তারা পালিয়ে গেছে কিছু কিছু আবার পিটোর ম্যাংটা হয়ে পালিয়ে গেছে এ বর্ণনা আছে আবার পিটোর ম্যাংটা হয়ে পালিয়ে গেছে এ বর্ণনা আছে আবার পিটোর ম্যাংটা হয়ে পালিয়ে গেছে এ বর্ণনা আছে পিটার আচ্ছা আপনি শুনেছেন আমি বলেছি গসপল অফ ম্যাথিউ চোদ্দ নম্বর মার্কের চোদ্দ অধ্যায়ের পঞ্চাশ থেকে বাহান্ন নম্বর ভার্সে এই কথাটা আছে যে পিতর ন্যাংটা হয়ে পালিয়ে গেছে এটার প্রতি অভিযোগ দিয়ে একটা ভিডিও বানিয়েছেন দেখেন তিনি কি বলছেন এবার ল্যাংটা হয়ে পালিয়ে গেছে বর্ণনা আছে দাদা এটা কোথায় আছে হুম একটু আপনি দিন অবশ্যই একটু উত্তরটা দিন এটা কোথায় আছে দেখুন এটা সম্পূর্ণ মিথ্যা যেটাকে উনি বললো ঠিক আছে ল্যাংটা হয়ে পালিয়ে একজন গেছিল কিন্তু সেটা কে ছিল সেটার নাম কিন্তু বাইবেলে বলা হয়নি মানে পাদ্রী পার্থ দাসগুপ্ত স্বীকার করে নিলেন আমি যে তথ্যটা দিয়েছি যে বাইবেলের মধ্যে মার্কের চোদ্দ অধ্যায় পঞ্চাশ থেকে তিপান্ন নম্বর ভার্সের মধ্যে একটা ঘটনা আছে যিশুর অন্তিম সময়ে যখন রোমান সৈনিকরা এবং ইহুদিরা এসে যিশুকে ধরে নিয়ে চলে যাচ্ছিল সেই সময় যিশুর সমস্ত সাহাবিরা ভয়ে পালিয়ে গিয়েছিল আর একজন সাহাবি বা একজন হাওয়ারি একজন শিষ্য সে উলঙ্গ অবস্থায় ন্যাংটা অবস্থায় দৌড় মেরেছিল এই কথাটা তিনি স্বীকার করছেন আপত্তি করছে কোথায় আমি পিতরের নাম বলেছি এটাকে অস্বীকার করছে তার মানে সার্বিক দিক থেকে আমার আর্গুমেন্ট দুর্বল প্রমাণ তারা করতে পারেনি মিথ্যা কোনো তথ্য দিই নাই কেন যিশুর আমি দেখাচ্ছিলাম যে যিশুর সাহাবিরা কতটা ভীত সন্ত্রস্ত কতটা ভীতু ছিল কতটা কাপুরুষ ছিল বাইবেল অনুসারে সেটাই প্রমাণ করেছি তবে তিনিও স্বীকার করে নিলেন আসেন তারপরে দেখেন তিনি কি জবাব দিচ্ছেন যেটা লেখা আছে উনি রেফারেন্সটা দিল না আমি রেফারেন্সটা বলছি যে এটা একটা মিথ্যা কথা চরম মিথ্যা কথা আমি নাকি রেফারেন্স দিইনি আসেন তো আমি রেফারেন্স দিয়েছি কি না একবার দেখিয়ে দিই আপনাকে রেফারেন্স টিভি দিয়েছিলাম কি দিইনি আছে বরং মার্কেট চোদ্দ অধ্যায় বাহান্ন নম্বর ভার্সে বলছে তারা সকলেই তারা পালিয়ে গেছে কিছু কিছু আবার পিটর ম্যাংটা হয়ে পালিয়ে গেছে এ বর্ণনা গেছে বরং মার্কেট চোদ্দ অধ্যায় বাহান্ন নম্বর ভার্সে বলছে তারা সকলেই তারা পালিয়ে গেছে দেখেন আমি স্পষ্ট হয়ে রেফারেন্স দিয়েছি যে মার্কেট চোদ্দ অধ্যায় বাহান্ন নম্বর ভার্সে এই কথা বলেছি আর পার্থ দাশগুপ্ত কি বলছে আমি নাকি রেফারেন্স দিই নাই আর কিছু বলার নেই উনি সত্যবাদী উনি সত্য কথা বলছেন পবিত্র আত্মার সাহায্যে এখানে তো কিছু বলার নেই তারপরে শোনেন আপনারা চোখে বা কানে ভুল দেখতে পারেন বা শুনতে পারেন তো উনি ঠিক বলেছেন আমি নাকি রেফারেন্স দিইনি আসে তারপরে দেখি পার্থ দাস গুপ্তা কি বলছে ল্যাংটা হয়ে পালিয়ে একজন গেছিল কিন্তু সেটা কে ছিল সেটার নাম কিন্তু বাইবেলে বলা হয়নি যেটা লেখা আছে উনি রেফারেন্সটা দিল না আমি আমি রেফারেন্স দিইনি আপনাকে দুইবার শুনিয়েছি একই ভিডিও থেকে শুনিয়েছি রেফারেন্সটা বলছি যে ল্যাংটো হয়ে পালিয়ে যাওয়ার রেফারেন্সটা হচ্ছে মার্ক তার চোদ্দ অধ্যায় একান্ন পদ তখন শিষ্যরা সকলে তাহাকে ছাড়াইয়া পালিয়ে গেল মানে যে এগারো জন শিষ্য ছিল সবাই পালিয়ে গেল আর একজন যুবক উলঙ্গ শরীরে একখানি চাদর জড়াইয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল তাহারা তাহাকে ধরিল তখন সে চাদরখানি ফেলিয়া উলঙ্গ হয়ে পলায়ন করিল তার মানে এই যুবক যিশু সাহাবিদের মধ্যে কেউ ছিলেন না একদম শুনুন তিনি কি বলছেন যে যুবক ন্যাংটা হয়ে পালিয়ে গেছে ইনি যিশু সাহাবিদের মধ্যে কেউ ছিল না একটু পরে ডিগবাজি মারবে পার্থ দাসগুপ্ত দেখেন কিভাবে ডিগবাজি মারছে শুনে নেন তার বারো জন শিষ্যের মধ্যে কেউ ছিলেন না কিন্তু তিনি সেখানে ছিলেন তিনি যিশুকে অনুসরণ করছিলেন আর যখন তারা যিশুকে ধরতে এসেছিল তারা কি করল তখন তিনি কি করলেন তার প্রাণ বাঁচানোর জন্য তিনি তার নিজের জামাটা দিয়ে তিনি পালালেন অনেক স্কলাররা বলে এটা মার্ক নিজেই হয়তো ছিলেন যে এই বইটা লিখছে তার মানে বুঝতে পারলেন উনি একটু আগে বললেন যে যেই ন্যাংটা হয়ে পালিয়ে গেছে যিশুর সঙ্গী তিনি ছিলেন না তিনি সাথে ছিলেন না এখনই তিনি কি বলছেন যে অনেক স্কলার বলে তিনি মার্ক ছিলেন মার্ককে যিনি এই গসপল অফ মার্কের লেখক তো দাদা গসপল অফ মার্কের লেখক মার্ক তিনি যিশুর সঙ্গী কি সঙ্গী না সাহাবি কি সাহাবি না হাওয়ারে কি হাওয়ারি নয় কি যে আপনারা আর্গুমেন্ট তৈরি করেন আমি আশ্চর্য হই একই ভিডিওর মধ্যে দেখেন পরস্পর বিরোধী সহবিরোধিতা কথা বলছে কেন কারণ মিথ্যাকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যা বলতে হয় আসলে মার্ক ন্যাংটা হয়ে পালিয়ে গেছিল উনি নিজেই বলছে আর মার্ক তো যিশুর সঙ্গে ছিল gospel of Mark chapter number nine verse number নাইনে এই কথাই লেখা আছে স্পষ্টভাবে খ্রিস্টানা দলিত এখান থেকে দেয় তো দাদা আপনি কি বলছেন আপনি কি একটু বোঝার চেষ্টা করছেন একটু বুঝেন নিজে একটু পড়াশোনা করেন বোঝেন তারপরে একটা ভিডিও ক্রিয়েট করেন মানে ব্রাদাররা হলে জব দিতে হবে এই এরকম সেন্স নিয়ে এসে জব দেওয়ার কি আছে সত্যটা একটু ঘাটাঘাটি করেন দেখেন আগে বিশ্লেষণ করেন বিচার করেন তারপরে মানুষের কাছে আসেন মানে একটা ব্রাদার হলের নামে ভিডিও ছাড়লে ভিউ হয়ে যাবে এই সেন্স নিয়ে সেলিব্রিটি হওয়ার জন্য ভিডিও তৈরি করলে এরকম পদস্কলন পদে পদেই হবে আসেন তারপরে দেখেন তিনি এটা ছিলেন সেই ব্যক্তি বা অনেক স্কলাররা জানে এটাকে কিন্তু ব্রাদার রাহুল তিনি বলেন পিতর ল্যাংটা হয়ে পালিয়েছে এটা একেবারে একটা বোকার মতন কথা দাদা হ্যাঁ, বোকার মতো কথা আপনি বলছেন কখনো বলছেন যিশু যিনি ন্যাংটায় পালিয়েছেন যিশু সঙ্গী না আবার কখনো বলছেন মার্ক আসলে সেটাই মানে ওই বারো জনের মধ্যে তিনি একজন ছিলেন যিনি ন্যাংটা হয়ে পালিয়ে গেছেন কথা হচ্ছে যিশুর সঙ্গী ন্যাংটায় পালিয়েছে কি পালায়নি বাইবেল স্পষ্ট আপনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ পালিয়েছে তারপরে আপনি বলছেন যে হতে পারে এটা মার্ক এখন প্রশ্ন আসতে পারে যে আমি পিতরের কথা বললাম আমি কোথায় পেলাম পিতরের কথা উনি যেমন বলছেন অনেক স্কলাররা বলছে যেটা মার্কের কথা আসলে মার্ক ন্যাংটা হয়ে পালিয়ে গেছে দাদা অনেক স্কলাররা এ কথা বলেছে যে আসলে ওই যে উলঙ্গ অবস্থায় পালিয়ে গিয়েছিল উনি আসলে পিতর ছিলেন আসেন আমি একটা বাইবেল দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমি কোথা থেকে পেলাম বোকা বোকা না একটু পড়াশোনা করেন পাবেন এটা হচ্ছে Catholic R S Bible Catholic the new revise standard version gospel of Mark চোদ্দ অধ্যায় বাহান্ন নম্বরের টিকাতে লিখেছে যে এখানে অনেকের মতে এটাকে পিতরের কথা বলেছে আর অনেকের মতে মার্কের কথা আছে তো আমি মূলত ক্যাথলিকদের যে দ্য রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন আছে আছে আমি সেখান থেকে তথ্য পেয়েছি আপনার মতো শুধু বাংলা একটা পড়েই আমি আলোচনাটা পেশ করিনি যাই হোক আপনারা দেখে নেবেন আমি তথ্যটা দিয়ে দিলাম আপনি যেমন বললেন যে অনেকে মার্কের কথা বলে দাদা অনেকে পিতরের কথাও বলে আর পার্থ দাসগুপ্ত নিজে বলেছে অনেক স্কলার খ্রিস্টান বিশেষজ্ঞরা তারা জানেই না আসলে কে ন্যাংটা হয়ে পালিয়েছে তারপর আমি বলি আসলে মার্ক যে ন্যাংটা হয়ে পালিয়েছে এটা হতেই পারে না কেন বাইবেলে যে ভাষাটা দেখলে বোঝা যায় মার্ক না কেননা মার্কের চোদ্দ দেয় পঞ্চাশ নম্বর ভাস কি বলছে মার্ক নিজেই লিখছে কেন গসপালা মার্ক মার্ক নিজে লিখছে তিনি কিভাবে লিখবেন লিখলে কি বলে লিখবেন আমি একটু বলে দেখেন তিনি বলছেন সেই সময় শিষ্যরা সবাই তাকে ছেড়ে পালিয়ে গেলেন একজন যুবক কেবল একটা চাদর পরে যিশুর পেছনে পেছনে যাচ্ছিল লোকেরা যখন তাকে ধরলো তখন সে চাদর খানা ছেড়ে দিয়ে উলঙ্গ অবস্থায় পালিয়ে গেল তার মানে এখানে মার্ক যদি মার্ক এখানে কিভাবে বলছে মার্ক বলছে আর একজন যুবক কেবল একটি চাদর পরেছিল একটি চাদর তো মার্ক স্বয়ং নিজেই লিখছে তাই তিনি কি লিখতেন যে আমি সেই সময় একটা চাদর পরেছিলাম তারপর আমাকে যখন ধরতে আসলো আমি উলঙ্গ অবস্থায় পালাতাম প্রথম সর্বনাম ব্যবহার না করে সেকেন্ড আপনার বুঝতে পারছেন যে থার্ড পার্সন হিসাবে অন্য কেউ একজন ব্যক্তির মার্ক কখনো নাই কারণ মার্ক হলে তিনি বলতেন আমি আমি সেই সময়তে একটা চাদর পরেছিলাম তারপরে আমাদের যখন ধরতে আসলে পালিয়ে গেলাম মার্ক বলছে একজন যুবক কেবল একটা চাদর পরেছিল তা এটা মার্ক কোনোভাবেই না আর যদি বলেন না এটা মার্কই ছিল তাহলে বুঝতে হবে এই গসপেল অফ মার্কটা আসলে মার্কের লেখা নয় অন্য কেউ মার্কের নামে এই গোটা গসপেলটাকে চালিয়ে দিয়েছে তার জন্য মার্ককে তিনি থার্ড পার্সন হিসেবেই তিনি মূলত নিয়ে এসেছেন এখানে তো যাই হোক কেঁচো কুটতে গেলে কেউটে বেরিয়ে যাবে মানে যত ঘাটাঘাটি করবেন ততই সমস্যা বের হবে তারপরে সর্বোপরি কথা এটাই যে পিতরের কথাও অনেক খ্রিশ্চান স্কলাররা বলেছে মার্কের কথা বলেছে তা আমি বোকা বোকা কথা বলিনি আপনার আসলে জ্ঞানের স্বল্পতা অজ্ঞতা এই জন্য আপনি এই কথাটা বলেছেন আসেন তারপরে আলোচনাটা শুনে নিই ছাব্বিশ অধ্যায় বাহান্ন নম্বর ভার্স রেফারেন্স খুব সোজা ছাব্বিশের ডবল করলে বাহান্ন হয় ছাব্বিশ অধ্যায় বারো নম্বর ভার্স যখন যিশুকে ইহুদিরা একদম রোমান সৈন্য নিয়ে একদম দলবদ্ধভাবে ঘিরে ফেলেছে যখন দেখছেন যে যীশু খ্রিস্টকে রোমান সৈনিকরা একদম খুব মানে মানে তাদের শরীর তাদের অনেক লম্বা চওড়া তাদের অনেক শক্তিশালী তারা অস্ত্র শস্ত্র নিয়ে রোমান সৈনিকরা অন্ধকার রাত্রিবেলাতে যীশু খ্রিস্টকে ধরতে চলে এসেছে সেই সময় তার সঙ্গীরা তো বেশ কয়েকজন পালিয়ে গেছে এতজন রোমান সৈনিকের সামনে একজন তরবারি দিয়ে যদি কান কেটে দেয় তাহলে তাদের সকলকে হত্যা করতে হবে করে ফেলবে রোমান সৈনিকরা রোমান সৈনিকরাও যিশুকে ধরতে আসেনি কেন যিশুকে রোমান সৈনিকরা ধরতে আসবে যিশু সুপ্রশ্রোতা মণ্ডলী আমি এখানে লক্ষ্য করেছেন কি বলেছি যে যিশুকে সেই সময়তে রোমান সৈনিকরা এবং ইহুদিরা তারা একসঙ্গে দলবদ্ধভাবে ধরতে এসেছে পার্থদাস অভিযোগ করছে কি যে আমি নাকি এখানে মিথ্যা কথা বলেছি কারণ তার দাবি যে যিশুকে নাকি রোমান সৈনিকরা ধরতেই আসেনি কারা এসেছে ইহুদিরা এসেছে শুধু আসেন তারপরে অভিযোগটা শুনি জবটা এরপরে আসছে ইহুদিরা কেন ইহুদিরা তার উপর খেপেছিল রোমান সৈনিকরা না বরঞ্চ পিলাত যিশুকে ছেড়ে দিতে চেয়েছিল আর পিলাতের আদেশ ছাড়া রোমান সৈন্যরা কি করে আসবে যিশুকে ধরতে আর পিলাতের কাছে তো পরের দিন নিয়ে গেল যখন যিশুকে তারা রাত্রিবেলা বিচার করলো মহাজাজক কায়ফা এবং হানান তারপরে যিশুকে তারা নিয়ে গেছিল পিলাতের কাছে তারপর রোমীয় সৈন্যদের হাতে গেছে তো কি সমস্ত বোকার মতন কথা আমরা দেখতে পাচ্ছি উনি বলছেন কি সব বোকার মতো কথা তিনি নাকি দেখতে পাচ্ছেন আসলে বোকাটাকে এবং মহাবোকাটাকে এটা আপনারাই বুঝতে পারছেন কোনটা জল খাবার আর কোনটা খাবার জল এ দুটোর মধ্যে পার্থক্য করার যার জ্ঞান নেই সে এসেছে আমাদের ভুল ধরতে আশ্চর্য হয়ে যায় আমি এর আগেও বলেছি এই জন্য বলেছি যে খ্রিশ্চানদেরকে বাইবেলটাও শিক্ষা দিতে পারবো ইনশাল্লাহ আমার দাবি ছিল যে যিশুকে রোমান সৈনিকরা এবং ইহুদিরা একসঙ্গে দলবদ্ধভাবে ধরতে এসেছে উনি বলছেন এ কথা নাকি বাইবেলে নেই আসেন আমরা দেখি আসলে এসব কথা বাইবেলে আছে কি নেই প্রথমত দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি গসপাল অফ জন খুলবেন পার্থ দাশগুপ্ত একটু বাইবেলটা পড়েন না পড়ে ভিডিও করতে আসেন কি আমি বুঝি না একটু বাইবেলটা খোলেন gospel of John chapter number eighteen verse number one two three and four এই চারটের মধ্যে ভার্সগুলো পড়েন পেয়ে যাবেন আমি মূল ভার্সটা পড়ি তিন নম্বর ভার্সটা পড়ছি কি লিখছে দেখেন যিশুকে যখন ধরতে এসেছে সেই সময়কার ঘটনা আঠারো অধ্যায় জোহনের তিন নম্বর ভার্স প্রধান পুরোহিতরা প্রধান পুরোহিতরা ও ফরসিরা জিহুদাকে একদল সৈন্য একদল সৈন্য সৈন্য মানে ইহুদিদের ছিল নাকি একদল সৈন্য এবং কয় একজন কর্মচারী দিলেন তখন ইহুদি তাদের সঙ্গে বাতি মশাল আর অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হলেন অনেক তারপরে ঘটনা আছে আঠারো অধ্যায়ের বারো নম্বর ভাষটা পড়েন কি বলছে দেখেন তখন সেই সৈন্যরা আর তাদের সেনাপতি ও জিহুদি নেতারা কর্মচারীরা যিশুকে ধরে বেঁধে ফেলল কারা কারা এসেছিল যিশুকে ধরতে রোমান সৈনিকরা এসেছিল ইহুদিরা এসেছিল আর কিছু ফরসি নেতারা এসেছিল আর কিছু কর্মচারীরা এসেছিল যিশুকে ধরার জন্য রোমান সৈনিকরাও এসেছিল পার্থদাস গুপ্ত দাদা একটু পড়াশোনা করেন আগে ভিডিও বানানোর জন্য এত মানে তৎপরতার কি আছে একটু বাইবেলটা পড়েন আপনি জোহানটা পড়েননি আসেন তারপরে দেখাই স্পষ্ট রোমান সৈনিকরা এসেছে আমি কোনো মিথ্যা তথ্য দিই নাই বোকা বোকা কথা বলি নাই আমরা পড়াশোনা করেই বলি <laughs> আপনারা দেখেন আর একটা বই বাইবেল লেখায় এটা মঙ্গলবার্তা বাইবেল নবসন্ধি শ্যামা সঙ্গীত সহ এটা ক্যাথলিকদের বাইবেল এখানে gospel of John chapter number eighteen verse number three এইখানে টিকাতে লিখেছে তারপরে টিকাতে লিখেছে আঠারো অধ্যায় তিন নম্বর টিকায় লিখছে সৈন্যদল খুব সম্ভবত একদল রোমিও সৈন্য পরিষ্কার তারা বলছে রোমিও সৈন্য আমি দেখিয়ে দিই একটু তাহলে বুঝতে পারবেন যে আমি কোনো মিথ্যা বা ভুল তথ্য আমি দিই নাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আচ্ছা এটা দেখতে পাচ্ছেন মঙ্গলবার্তা নবসন্ধি শ্যামাসঙ্গীত সহ এখানে দেখেন আমি এখানে দাগিয়ে রেখেছি দেখেন তাই জুদা এক মিনিট একটা ফোন এসেছে এখানে দেখেন এই জুদা সৈন্যদল এবং প্রধান যাজকের ফরচিদে পাঠালে প্রহদের সঙ্গে এখানে সৈন্যদল এই যে এখানে আছে সৈন্যদল বারো এই হলো সৈন্যদল আসলো আর এই সৈন্যদলের টিকা লিখে দিয়েছে সৈন্যদল খুব সম্ভবত একদল রোমীয় সৈন্য রোমিও সৈন্য এবং প্রহরীদাররা যিশুরকে ধরার জন্য এসেছিল আর সুপ্রে শ্রোতামণ্ডলী যাদের কাছে বাইবেল নেই যারা সিনেমা দেখতে ভালোবাসেন লাইফ অফ ক্রাইস্ট জিজাস ক্রাইস্টের একটা সিনেমা আছে গসপাল অফ লুক অনুসারে আর একটা আছে গসপাল অফ জন অনুসারে দুটো সিনেমা দেখবেন যিশুকে যখন ধরতে এসেছিল রোমান সৈনিকরা তারা লাল পোশাক পরে তারা এসেছিল তাই পার্থদাস গুপ্তা যে দুটো অভিযোগ করেছে এটা আসলে পার্থদাস গুপ্তার অজ্ঞতার বহিঃপ্রকাশ ছাড়া কিছু না আমরা কখনো পড়াশোনা না করে আমরা ভিডিও করতে আসি না আমরা বইপত্র পড়াশোনা করেই আপনাদের সামনে এসি কিন্তু এই আমাদের খ্রিস্টান বন্ধুরা আছে তারা কি জানি তারা পবিত্র আত্মার সঙ্গে নিয়ে বাইবেলটা পড়ে কি পড়ে না শুধুমাত্র জবাব দিতে হবে মানে এরকম একটা সেন্স এইরকম একটা তাদের মানে একগ্রতা চলে আসে জবাব দিতে হবে বেরাদা রাহুলকে জবাব দিতে হবে ভাই এরকম না একটু পড়াশোনা করেন আগে পিছিয়ে বাইবেলটা পড়েন তারপর জবাব দিতে আসেন আমরা সবসময় আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা জবাব দেন মানুষের কাছে যত আমরা আলোচনা করবো তত তো সত্য উন্মোচন হচ্ছে দেখলেন তো আমাদের সঙ্গে বিতর্ক পার্থ দাসগুপ্তর দুটো বিতর্ক আমরা করেছি মানুষ সরাসরি আমরা বিতর্ক করেছি দেখেছেন আপনারা দেখেছেন তাদের গুরু যারা আছে তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে আইজাক পলাশের সঙ্গে নাইমা সরকার আরও অনেকের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে আপনারা দেখছেন সত্য কাকে বলে সত্য কি জিনিস এবং সত্য থেকেই মানুষ কিভাবে গ্রহণ করছে এটা আপনারা বুঝতে পারছেন আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি পার্থ দাস গুপ্তার বোকা বোকা তথ্যগুলো আপনারা শুনেছেন যাই হোক হাসবেন না আমরা পরবর্তী সময় আবারও আসবো ইনশাল্লাহ